صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رسول الله صلى মসজিদের উদ্যোগে দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মিলনের সমাপনী দিনে জান্নাতের বাগানে জান্নাতি হওয়ার জন্য বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে জান্নাতি লাইনে আসবার এবং বসবার সুযোগ করে দিয়েছেন এই জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি নারায়ণগঞ্জ জাতীয় মাটির অন্যতম প্রশংসনীয় ব্যক্তিত্ব জনাব আলহাজ A K M Shamim Usman MP মহোদয় সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব সহ মঞ্চ উপবিষ্ট মুরব্বিয়ান কেরাম হজরত এ কেরাম সামনে উপবিষ্ট জান্নাতের বাগানের বুলবুলগণ পর্দার আড়ালের অন্তরের মাহভনগণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন নেকের কাজ আমাকে আর আপনাকে করতে দিয়েছেন বা কোন নেকের কাজ করতে পেরেছি তখন এটা বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে ওই নেকের কাজ করার জন্য সুযোগ করে দিয়েছে আমাকে আল্লাহ পাক তৌফিক দান করছে যদি আল্লাহ পাক রব্বুল আলমিন তৌফিক দান না করেন তাহলে আমি আর আপনি শত সহস্র চেষ্টা করেও নেকের কাজ করতে পারবো না এমনিভাবে গুণা থেকে বাঁচার জন্য আল্লাহ তালার তৌফিকের প্রয়োজন আল্লাহ তালার সাহায্যের প্রয়োজন আল্লাহ তালার যদি সাহায্য না হয় দয়া না হয় আল্লাহর যদি মায়া না হয় তাহলে সর্বশক্তি থাকার পরও গুনা থেকে বাঁচার মতো তৌফিক আমাদের হবে না যদি আল্লাহ পাক রব্বুল আলমিন গুনা থেকে বাঁচবার তৌফিক দান না করে নিঃসন্দেহে জান্নাতের বাগান কোনো সন্দেহ নাই আপনাদেরকে মনোমুগ্ধকর ওয়াজ শোনাইবেন এই বাংলাদেশের মানুষদেরকে ওয়া শিখাইছে এমন কোন এখানে লোক নাই যারা একটু মোটামুটি বুঝেন যে মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবকে আপনারা চিনেন না ওনার বয়স আমার মনে হয় যে আশি সুই সুই আমরা যখন ছোট ছিলাম আমরা ওনার অনেক ওয়াজ শুনতে যাইতাম আমার ভারী নদীর উপা লাঙ্গলবঙ্গ তো জান্নাতের বাগান নবী আলাই সালাম বলছেন যে তোমরা বেশি বেশি জান্নাতের বাগানে গমন করো বিচরণ করো জান্নাতের বাগানের সাথে তোমরা কানেকশন রাখো সাহাবাই কালাম বললেন ইয়া রসুল আল্লাহ জান্নাতের বাগান তো মৃত্যুর পরে আমরা পাব যদি নেকেরা আমল হয় যদি নেককার হই পরহেজগার হই বুজুর্গ হয় তাহলে তো জান্নাত মৃত্যুর পরে পাবো তো দুনিয়াতে জান্নাতের বাগানে বিচরণ করা দুনিয়াতে জান্নাতের বাগানে যাওয়া এর মানে কি নবী আলী ইসলাম বলছেন শোনো যেই স্থানে যেই জায়গার মধ্যে জান্নাতের আলোচনা হয় কোরআনের আলোচনা হয় হাদিসের আলোচনা হয় আল্লাহর বরত্বের কথা বয়ান হয় আল্লাহ তালার আজমতের কথা বয়ান হয় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় সেই আল্লাহর পরিচয় আলোচনা যদি ওই মসজিষে হয় তাহলে তোমরা নিঃসন্দেহে মনে করবে যে ওই মসজিষ্টি হলো জান্নাতের বাগান তোমরা সেই জান্নাতের বাগানের মধ্যে বিচরণ করবে প্রিয় সময় হয়তো বেশি পাওয়া যাবে না এই জন্য যতটুক আমরা আলোচনা শুনব আমলের নিয়তে শুনি আমলের নিয়তে যদি শুনি তাহলে আমাদের আশা এবং বসার সার্থক যদি আমলের নিয়তে না শুনি বক্তার আওয়াজ কেরকম বক্তার টুন কেরকম কথা বলতে পারে বক্তার আকর্ষণ বিকর্ষণ দেখার জন্য যদি বসি তাহলে এই বসার দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে না যদি আল্লাহর জন্য আখরাতের জন্য নিয়োগ করে বসি হইতে পারে এই মোহাব্বত আলী জামে মসজিদ উদ্যোগের এই বিশাল জান্নাতের বাগানে উসিলায় আমাকে আর আপনাকে আল্লাহ জান্নাতি বানাইতে পারে কেহ তার আমল দিয়া জান্নাতে যেতে পারবে না সহি বুখারি এবং মুসলিমের মধ্যে হাদিস আসছে এক সাহাবি বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি বললেন যে কোন আমল দিয়া কোন ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না তাহলে আপনিও কি আপনার আমল দিয়া জান্নাতে যেতে পারবেন না কয় না বা আমলের সাথে সাথে আল্লাহর হুকুমের সাথে সাথে নামাজ রোজা দিন ইসলাম এক তরিকা পালনের সাথে সাথে আল্লাহর দয়া লাগবে আল্লাহর দয়া ছাড়া আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউই জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার জন্য যেই ধরনের আমাদের প্রয়োজন إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه الله পাক রব্বুল আলামিনের নবী সলোয়ারে দু আলম সঈদনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই আমলের দ্বারাই আল্লাহকে খুশি করা যাবে ওই আমলের দ্বারাই আল্লাহর কাছাকাছি মোকাররব হওয়া যাবে আল্লাহর প্রিয় হওয়া যাবে আল্লাহর কাছাকাছি হওয়া যাবে সদ্দিনে ও আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে ওই কাজের পিছনে যদি আল্লাহর স্বার্থ থাকে আল্লাহর উদ্দেশ্য থাকে একমাত্র আমার শোনা আমার বসা আমার আশা আমার এই মাহফিল আমার এই টাকা আমার এই পয়সা আমার এই সব কিছু যদি আল্লাহর জন্য হয় তাহলে হবে সেটা এবার إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك لك وبذلك أمرت وأنا أول المسلمين আমার নামাজ আমার কুরবানি আমার হাজ আমার জাকাত আমার সদকা আমার সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন নামাজ তখনই নামাজ হবে রোজা তখনই রোজা হবে হজ তখনই হজ হবে জাকাত তখনই জাকাত হবে এবাদত তখনই এবাদত হবে লিল্লাহি আলামিন ওই যদি একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করা হয় আমি আপনাদের সামনে সুরায় তাহারিম আকাশ পাড়া উনিশ নম্বর পৃষ্ঠা থেকে তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ চারজন বিশিষ্ট রমণীর গুণ বয়ান করছে চারজন দুইজন হলেন নবীর স্ত্রী আর দুইজন হলেন একজন হবেন কাফের স্ত্রী আরেক ঈশা রুহুল্লাহ আলাইহিস সালাতু ইসলামের আম্মা মারিয়াম আলাইহিস সালাতু ইসলাম এই চার জনের অসফ গুণ আল্লাহ পাক এখানে বয়ান করেছেন এদের দৃষ্টান্ত আল্লাহ পাক বয়ান করেছেন এই আয়াতের মধ্যে বুঝাইছেন যে নবীর স্ত্রী হইলেই তুমি জান্নাতে যাইতে পারবা না নবীর মেয়ে হলেই তুমি জান্নাতে যেতে পারবা না নবীর ছেলে হলেই জান্নাতে যেতে পারবা না আবার কাফের স্ত্রী হইলেই যে তুমি জাহান নামে যেতে পারো না কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাকরবুল আলমী নবীদের অসফ গুণাবলী বয়ান করছেন এবং হজরত ইব্রাহিম সালাত ইসলামের করতে গিয়ে আল্লাহ বলছেন ফিল কিতাব ইব্রাহিম কানা ওয়া ক্বালা ইয়া লিমা তা'বুদু মা লা ওয়া লা ওয়া লা 'আনকা শাইআ সিদ্দিক ইব্রাহিম আলহ সালাত ইসলামকে আল্লাহ পাক সিদ্দিক উপাধি দিয়েছেন সিদ্দিক নবীর সহ সাহচর্য হজরতে আবু বকর সিদ্দিক হলেন এক সিদ্দিক এমনি ভাবে ইব্রাহিম নবীকে আল্লাহ পাক সিদ্দিক বলছেন ইদ্রিস নবীকে আল্লাহ পাক সিদ্দিক বলছেন واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا ইদ্রিস নবীকে আল্লাহ পাক সিদ্দিক বলছেন সিদ্দিক কাকে বলে تفسير রুহুল المعاني আল্লামা سيد মাহমুদ আলুসি হানাফি মজহাবের শ্রেষ্ঠতম ইমাম আলেম নবীর পরিবারের সদস্য নবীর বংশের লোক যিনি তফসিলি কিতাব লিখছেন ওই তফসিলে রহুল মারানি এবং তফসিলে মজহারের মধ্যে সিদ্দিক তাকে বলে তিনি তার হাদিসের উদ্ধৃতি দিয়ে বয়ান করছেন একটা মত উনি পেশ করছেন সিদ্দিক বলা হয় যে জীবনে কোনদিন মিথ্যা কথা বলেন না বলেন জীবনে কোনদিন মিথ্যা কথা বলেন না সিদ্দিকের আরেকটা সংজ্ঞা বয়ান করছেন যে যার অন্তরের বিশ্বাস মুখের কথা হাতের কাজ সব ওই বিশ্বাসের বহি প্রকাশ হবে অন্তরে এক আল্লাহ এক আল্লাহ মুখেও এক আল্লাহ কাজও এক আল্লাহ চলার মধ্যে এক আল্লাহ ফিরার মধ্যে এক আল্লাহ সব এক আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ চাঁদের মালিক আল্লাহ সুরজের মালিক আল্লাহ গ্রহ নক্ষত্রের মালিক আল্লাহ অন্তরে যেটা বিশ্বাস করছে মুখ দ্বারা সেটা বলে অন্তর দ্বারা যেটা বিশ্বাস করেছেন হাত দ্বারা সেটা করেন অন্তর দ্বারা যেটা বিশ্বাস করছেন কাজের দ্বারা বাস্তবায়ন করেন একে বলা হয় সিদ্ধি দুনিয়া আলহ সালাম আবু বকর সিদ্দিক রদি আল্লাহ উপাধি দিচ্ছেন কেন আল্লাহ নবী আলাই সালাম যখন মেয়ারাজ থেকে আসছেন কাফেরা বলতেছে শুনছ কি তোমাদের নবী বলতেছেন উনি বলে রাত্রের কিছু অংশে মক্কা শরীফ থেকে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সব ব্যাগ করে আর সে আজিমে গিয়ে সরাসরি আল্লাহ তালার সাথে দ্বিধার করেছেন এবং কথাবার্তা বলছেন এটা সম্ভব কেমন মক্কা শরীফ থেকে বাইকুল মুকাদ্দেশে যাইতে লাগে কমসে কম এক মাসের রাস্তা তো একটা মানুষ রাত্রের কিছু অংশে সে মুকাদ্দাসে গেছে সেখান থেকে প্রথম আসমান এক আসমান তসির রুহুল মানির মধ্যে আল্লামা সঈদ মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলী বলছেন যে একটা আসমানের ডালাই কতটুকু আমাদের সাদের ডালাই নেই পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি তিনি এই আসমানের ডালাই না কতটুকু পুরুত্ব কতটুকু আল্লামা সঈদ মাহমুদ আলুসি বলেন জমিন থেকে আসমানের দূরত্ব যতটুক জমিন থেকে আসমানের ফরক যতটুক এক আসমানের ডালাইটা অতটুক এই হলো আসমান বানানেওয়ালা আসমান আল্লাহর সেই আসমান তো নবী আলাই জিব্রাহিল আলাই তার আসল আকৃতিতে আসল সুরতে দেখতে চাইছে ইয়া আমার মুন্দায় চাইছে যে আপনার আসল রূপে আপনাকে আমি একটু দেখি আপনি যখনই আমার কাছে ওহি নিয়ে আসতেন দেহিয়ায় কালবির সুরত ধারণ করে আসতেন দেহিয়ায় কালবি হলেন অত্যন্ত সুদর্শন একজন পুরুষ খুবই হেবিট এবং সুন্দর একজন সাহাবি আমার মন্দায় চাইছে যে আপনাকে আপনার আসল সুরতে দেখি আল্লাহ কত বড় আল্লাহ কত বড় তার একটা সৃষ্টি আসমানের ডালাই আসমানের ডালাই আল্লাহ মানুষ আমি আল্লাহ বিশাল সাত আসমানকে বিস্তৃত করে বানাইছি এই সাত আসমানের নিচে একটা ফুটিও নাই সাত আসমানের নিচে একটা ফুটিও নাই এই সাত আসমান কি এক আসমান আসমান আমার পরিচয় শুনো <coughs> আসমানের সাধারণ একটা পরিচয় দিলাম এই যে দেখেন সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে চন্দ্র এই সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যা কিছু আমরা দেখি সব প্রথম আসমানের নিচে সব প্রথম আসমানের নিচে আল্লাহ রাব্বুল বলতেছেন ইন্না যায়্যানা السماء الدنيا بزينة للكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب এই যে আসমানের নিচে যত চন্দ্র দেখো সূর্য দেখো গ্রহ নক্ষত্র দেখো সব প্রথম আসমানের অনেক নিচে বৈজ্ঞানিকরা সবচেয়ে বড় নক্ষত্র আবিষ্কার করেছেন যার নাম দিয়েছেন কুয়াশা শনি বৃহস্পতি মঙ্গল প্লুটো বুধ সপ্তর্ষি মঙ্গল এগুলো বড় বড় নক্ষত্র এর চেয়ে সবচেয়ে বড় নক্ষত্র বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছেন যার নাম বৈজ্ঞানিকরা তাদের খাতার মধ্যে দিয়েছেন কুয়াশা এই কুয়াশারে বৈজ্ঞানিকরা হিসাব করছেন এই কুয়াশারে যাইতে এখন মানুষ চন্দ্র চাঁদের দেশে যায় যায় কি যায় না বলুন এই কুয়াশারে যাইতে কতটুক সময় লাগবে বৈজ্ঞানিকরা একটা রিচার্জ করেছেন কি রিচার্জ যে একটা যানবাহন যদি এমন বানানো হয় যে যানবাহনের গতি হবে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার কয় লক্ষ কিলোমিটার যে যানবাহনের গতি হবে পার সেকেন্ড প্রত্যেকটা সেকেন্ড হবে তিন লক্ষ কিলোমিটার এমন যানবাহন দিয়ে যদি সেই কুয়াশারে কেউ পৌঁছতে চায় বৈজ্ঞানিকরা আবিষ্কার করেন খাতা কলমে হিসাব করে অঙ্ক করে বের করেছেন দুনিয়ার হায়াতে সময় লাগবে এক হাজার কোটি বছর এই কুয়াশার হলো সব প্রথম আসমানের নিচে জিব্রাইল আলাই সালাম ইসলাম বলছে ও রসুল আমি যে আপনাকে দেখা দিব আমার দেশি মানুষ আমি যে আপনাকে দেখা দিব আমার আসলে শুরুতে এই মদিনার আপনার মসজিদের নবীর চত্বরে কোনো জায়গা আমি দেখি না কারণ আমার সুরত পেশ করতে হলে আমার বহি প্রকাশ করতে এবং জায়গা লাগবে জান্নাত আল্লাহ কেন বানাইছে أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر বান্দা না দেখা কলমা পড়ছো না দেখা নামাজ পড়তেছো আমারে আমার না দেখা সারাদিন না খায়া থাকো আমার না দেখা যুবতী নারীর দিকে তাকাও না আমার না দেখা মিথ্যা কথা বলো না আমার না দেখে তুমি শরাব খাও না আমি আল্লাহ পাক তোমাকে সাক্ষাৎ দিব যেই খোদার উপর তুমি ইমান আনছো যেই খোদাকে না দেখে নামাজ পড়তেছ তাই চুপ পড়তেছো এশরাক পড়তেছো গুণকে হারাম করে দিচ্ছ ঘুমকে ঘুম মনে না আল্লাহর শরীফে আমার শরীফে তোমার জানকে কুরবানি করে দিয়েছ তুমি যদি আমাকে না দেখো তুমি যদি আমাকে না দেখো তাহলে এর চেয়ে বেদনা এর চেয়ে ক্ষতিপূরণ তোমার আর কিছুই হবে না আমি আল্লাহ তোমাকে সাক্ষাৎ দেওয়ার জন্যই আমি এই বেহেস্ত বানাইছি বানাইছি তো জিব্রাহিম আলাইসালাম বলছে যে আমাকে দেখতে পারবেন না আরাফার ময়দানে একদিন আল্লাহ রসুল সুসানের কাছে জিব্রাহিল আসছে বিদায় হজর সময় আশা বলতেছেন ইয়া রসুল আল্লাহ আজকেরই একটা দিন এই আরাফার খোদা মালে এই খোলা মাঠে এই স্বামী আসমানের আনার নিচে আমাকে আমার আপনি সুরতে আত্মপ্রকাশ করলে আপনি আমাকে দেখতে পাইবেন জিব্রাহিল আলাই বলছেন আঁখে বন্ধ করো চোখ বন্ধ করে কারণ জিব্রাহিল যখন তার সুরত পরিবর্তন করবেন তখন মানুষ হিসাবে ভয় পাইতে পারে কারণ ফেরেস তারা তারা নূরের তৈরি জিন আগুনের তৈরি আল নূরা নূরানিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফাতা ইল্লা কালবাল জিনারা ফেরেস্তারা যে কোনো স্বরূপ ধারণ করতে পারে যে কোনো রূপ ধরতে পারে তবে তারা শুয়োর এবং কুকুরের স্বরূপ ধারণ করেন না ফেরেস্তারা জিন আগুনের তৈরি যে কোনো সুরত ধারণ করতে পারে এমনকি খবিস মার্কা কুকুর এবং শুয়োর সুরত বেশি ধারণ করে তো আমি যখন আমার সুরত পরিবর্তন করতে ভয় পেতে পারে আল্লাহ রসুল চোখ বন্ধ করছে জিব্রাহিল আমিন আলাই ইসালাত ইসলাম বলছেন চোখ খোলেন প্রাণ খোলা আমাকে দেখে আল্লাহ নবী যখন জিব্রাহিলে নাবি থেকে পায়ের দিকে তাকাইলেন তখন তাহতা সারা সার জমিন পর্যন্ত জিব্রাহিলের পাও ফিরে গেছে সাত জমিন মিয়া সাত জমিন one two three four five six seven জমিন সাত জমিনের নিচে জিব্রাইলের পাও চলে গেছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন নাভি থেকে মাথার দিকে তাকাইছে আল্লাহ রসুল তাকায় দেখেন জিব্রাইলের মাথা আল্লাহর আরশে আজিমে থেকে গেছে إنه لقول رسول كريم العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين বিমাশা গাড়ি থেকে মাথার দিকে তাকায় দেখলেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান ভেদ করে আল্লাহর আংশে আজিমের সাথে জিব্রাহিমের মাথা টেনে গেছে আল্লাহ বলেন সেই হাদিসের মধ্যে ইব্রাহিম যখন তার ছয়শ পাখা এইভাবে ডানা মেললেন আল্লাহ নবী বলেন সারা এই দুনিয়ার মধ্যে আমি দেখলাম এমন একটু ফাঁকা জায়গাও ছিল না যেই ফাঁকা জায়গার মধ্যে একটা পিঁপড়া ঢুকতে পারবে ইব্রাহিমের ছয়শ পাখার দ্বারা তাম দুনিয়া বরপুর হয়ে গেছে ইব্রাহিম বললেন ইয়া রাসূলুল্লাহ الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমস্ত ফেরেশতাদের মান্নবর আমি মুরব্বী আমি উস্তাদ আমি শিক্ষা মন্ত্রী আমি মিল্লাদুন আদম ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদম নবী থেকে নিয়ে আপনি পর্যন্ত আমি অসংখ্য অগণিত লক্ষ লক্ষ পয়গম্বরের কাছে আল্লাহর ওহী নিয়ে আসছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহর যত সমস্ত ফেরেশতারা আছেন সমস্ত ফেরেশতাদের তুলনায় আমি একটু খাটো আমি একটু খাটো খাটো হলে এই অবস্থা وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر كلا والقمر والليل إذ أدبر والصبح إذا أسفر إنها لإحدى الكبر نذيرا للبشر لمن شاء يتقدم أو يتأخر كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات في أصحاب اليمين عن يمين وشمال الله পাক রব্বুল আলামিন বলেন ও নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কি পরিমাণ ফেরেশতা আছেন কত কোটি কোটি ফেরেশতা আছেন আমি আল্লাহ ছাড়া আমার কোন নবীকে আমি আল্লাহ এই দান করিনি আমার কি পরিমাণ ফেরেস্তা আছে বাইতুল মক্কা শরীফে গেছেন গেছেন মক্কা শরীফের মতো আকার আকৃতিতে মক্কা শরীফের মতো এবং সেই মক্কার উপরে সপ্তম আসমানের উপরে ইন্দা সিদরাতিল মুনতাহা ইন্দাহা জান্নাতুল মাওয়া ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা আফারাআইতুমুল লাত ওয়াল উজ্জা ওয়া মানাত আস-সালিসাতাল উখরা আলাকুমুল যাকর ওয়া লাহুল উনসা তিলকা ইদাল কিসমাতুন দিনসা সেই মক্কা শরীফের উপরে সপ্তম আসমানে মক্কা শরীফের মতো আকার আকৃতিতে একটা ঘর আছে যার নাম বাইতুল মাহবুব অর্থ وكتاب مسطور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا وإن দৈনন্দিন ফি কুল্লি ইয়াউমিন 70 আলফ মালাইকাতান 70 হাজার ফেরেশতারা এই বাইতুল মামুরকে তোয়াফ করেন লা ইয়াউদু ইলাইহি আবাদান ইলাল কিয়ামা আল্লাহ রাসূল বলেন যে 70 হাজার ফেরেশতারা একবার বাইতুল মামুরকে তোয়াফ করার সুযোগ চান্স পেয়েছেন কিয়ামত পর্যন্ত আবাদান দ্বিতীয় চান্সে আবার দ্বিতীয়বার বাইতুল্লাহকে তোয়াফ করার সুযোগ পাবে না এবং কেমন পর্যন্ত এই বাইতুল মামুরকে দৈনন্দিন সত্তর হাজার ফেরেজ তারা তফ করতে থাকবে এবং আপনি হিসাব করেন কত কোটি কোটি কোটি কোটি কোটি কোটি দুনিয়ার বয়স কত জানেন এক শয়তান ইবলিস মারাউল সে আট লক্ষ বছর কয় লক্ষ বছর আট লক্ষ বছর সে আল্লাহর মদত করছে আট লক্ষ বছর তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে ভাই জিব্রাহিম আপনি সমস্ত ফেরেস্তার জন্য একটু ছোট কথা আপনি শুনেন আমার ভাই একজন আছে ইসরাফিল فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون হযরত ইসরাফিল আল্লাহ রসুল ইসলামের কাছে জিব্রাইল বলতেছেন শুনেন মিয়া হায়াতুল মালিক কে জোরে বলেন নারে তাকবীর কবুল করে নেন দুনিয়ার সমস্ত গুলো وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا আল্লামা রুমি বলছেন শুধু ওজুদাস রহমাতুল আলামিন মসজিদেও শুধু হামারু এ জমিন তাম পৃথিবীর সমস্ত মসজিদগুলো জান্নাতের বাগান মূল জান্নাতের সাথে মূল জান্নাতের ভূখণ্ডের সাথে তাম পৃথিবীর সমস্ত মসজিদ আর মাদ্রাসার জায়গাগুলো একাকার হয়ে যাবে মিলে যাবে এই মসজিদের জায়গার সাথে মাদ্রাসার জায়গার সাথে যারা দিল লাগাইছে যারা মন লাগাইছে যারা সম্পর্ক তৈরি করছে তারাও জান্নাতে চলে যাবে হজরতে জিব্রাহিম আলাইহিস বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমার দিকে তাকান يا رسول الله يا حبيب الله تذكر لا إله إلا الله لا إله إلا الله أرجو لا إله إلا الله لا إله إلا الله لا রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিব্রাইলের অবস্থা এরকম শুনুন আমার ভাই একদিন আছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পাও সপ্তম জমিনের নিচে চলে গিয়েছে আমার মাথা আজিমে থেকে গেছে এই হলো আমি একটু খাটো তারপরে আমার ভাই ইসরাফিল একজন ফেরেস্তা আছেন যিনি সিংহার মধ্যে ফুৎকার মারার সঙ্গে সঙ্গে তামাম আসমান জমিন চা সুরজ গ্রহ নক্ষত্র সব কিছু তামা হয়ে যাবে বাদুর মতো উঠতে থাকবে সব মিসমার হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার ভাই ইসরাফিল কত বড় জানেন আমি জিব্রাইল থেকে কত বড় আমার ভাই ইসরাফিল হযরতে জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জাতের কসম যিনি আমাকে সমস্ত ফেরেশতাদের মান্যবর বানাইছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জাতের কসম যিনি আমাকে সমস্ত আদম নবী থেকে নিয়ে আপনি পর্যন্ত দায়িত্ব দিয়েছেন ওই আল্লাহর জাতের কসম করে বলি আমার ভাই ইসরাফিল আমার চেয়ে এক গুণ নয় দুই গুণ নয় বারো হাজার গুণ বড় কয় হাজার গুণ বড় কয় হাজার গুণ وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر كلا والقمر والليل إذا دبر والصبح إذا أسفر إنها لإحدى الكبر বারো হাজার গুণ বড় শুনে ইসরাফিলের যে সিংহা এত বড় কেমন পর্যন্ত যত মানুষ আসছে আর আসবে সমস্ত মানুষের সংখ্যা হিসাবে হজরত ইসরাহিমের সিংহার মধ্যে এতগুলো শীঘ্র আছে ও দুনিয়ার মানুষেরা মসজিদের সভাপতি সহ কমিটি বিন্দু সহ এক ইসরাফিল যদি জিব্রাহিম থেকে বারো হাজার গুণ বড় হয় আমার আল্লাহ কত বড় الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات يخرجهم আল্লাহ আলমিন বলেন বান্দারে তোর টাকা পয়সা আমি নিব না তোর জায়গা জমিন আমি নিব না রে বান্দা আমি আল্লাহর দিকে তুই রুচু হব দৈনন্দিন পাঁচ বান্দারে জমিনের উপরে যা আছে সব থেকে যাবে সাড়ে তিন হাত মাটির নিচে আর যাবে না যাবে উপরে মাটির উপরে জিনিস মাটির নিচে যাবে না বান্দারে যে তোমরা করেছ পাহাড় পরিমাণ গুণা করেছ সমুদ্রে ফেনা পরিমাণ গুণা করেছ قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله انه يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم نبي عبادي اني انا الغفور الرحيم وان عذابي هو العذاب الاليم الا من تاب وامن وعمل عملا صالحا فاولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما তওবা করো পাহাড় পরিমাণ গুনাহ যদি করে থাকো সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি করে থাকো বান্দারে তোর গুনার চেয়ে আমি আল্লাহর দয়া অনেক বড় ويستعجلونك بالعذاب ويستعجلونك بالعذاب قبل الحسنة إن ربك لذو مغفرة للناس على ظلمهم وإن الله لشديد العقاب বান্দারে তোর গুনার চেয়ে তোর অপরাধের চেয়ে আমি আল্লাহর দয়া অনেক বড় এই জন্য আপনাদের সামনে আমি যে আয়াত তেলাওয়াত করছি হে বান্দা আল্লাহ পাক বলতেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা খাঁটি মনে তওবা করো পাহাড় পরিমাণ গুণা করেছ সমুদ্র সেনা পরিমাণ গুণা করেছ গুণা করতে করতে করতে জাজরা হয়ে গিয়েছ সৎকর্মে তৌবা দিয়া নামাজের তৌবা দিয়া রোজার তৌবা দিয়া হজের জাকাতের তৌবা দিয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাও ক্ষমা চাও ক্ষমা চাও আমি আল্লাহ তাআলা বলছি তোমার জীবনের সমস্ত গুণা দুই ফুটা চোখের পানির বন্ধতে আমি মাফ করে দিই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদায় আল্লাহকে হাজির ও নাজির রেখে আল্লাহরে সন্তুষ্ট রেখে আমাদের সর্বকাজ করবার তৌফিক দান করেন ওয়াফি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন ওমা তৌফিক ইল্লা আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকে প্রধান বক্তা বিশিষ্ট